হ্যালো ভিউয়ার্স হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় চ্যানেল স্টুডিও ফিরদোসে আজ আমরা আপনাদের দেখাবো শুধু বড় বাজেটের ক্যামেরা থাকলে ভালো ছবি তোলা সম্ভব হয় না কম বাজেটের এন্ট্রি লেভেল ক্যামেরাতেও ভালো ছবি তোলা সম্ভব সেটা কি করে সম্ভব আজ আমরা সেটাই দেখাবো তবে তার আগে অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন যাতে করে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে আর আপডেটগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুকে জয়েন করুন আর ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল সবার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে